হে গাইস আমি হলাম পিঙ্কি আজকে আমি নিয়ে এসেছি কী করে বাড়িতেই কেক বানানো যায় প্রথমে তোমরা দেখতে পাচ্ছ দুটো ডিম ভেঙে নিয়ে তার মধ্যে কিছুটা নুন দিয়ে নিও যতটুক দুটো ডিমের মধ্যে নুন লাগে ততটুক ডিম দিয়ে নেব দেন এই ডিম দুটোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব যখন প্লেনটা হয়ে যাবে এরপর আমরা চিনি দেব খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে দেখা যাবে তারপর আমরা এক কাপ মতো চিনি দেব যতটুক আমরা ময়দা দেবো ততটুকুই আমরা চিনি দেব তবে হ্যাঁ একটা কথা বলে দিই এক্ষেত্রে আমি একটু চিনিটা কম দিয়েছি কারণ আমাদের বাড়িতে সবাই চিনি অনেক কম খায় তার জন্য তোমরা দেখতে পাচ্ছ এরপর আমি চামচ দিয়ে খুব সুন্দরভাবে চিনির ডাস্টটাকে ভালোভাবে মিক্স করার চেষ্টা করছি যাতে চিনির এই ডাস্টটা খুব সুন্দরভাবে বাটির মধ্যে পড়ে যেতে পারে এরপর আমরা এই চিনির গুঁড়োটাকে ডিমের মধ্যে একটু চামচ দিয়ে মিক্স করে নেব যাতে যখন আমরা আবার ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে যাব তখন যেন চিনির গুঁড়োটা ছড়িয়ে না যায় ব্লেন্ডার দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেলে দেখা যাবে চিনিটা ডিমটা মিশে যাওয়ার পর একটা ক্রিমি ক্রিমি ভাব আসবে তখন আমরা থেমে যাব ব্লেন্ড করা থেমে বন্ধ করে দেবো এরপর আমরা দেব ভ্যানিলা এসেন্স এক ঢাকু ছোট ঢাকনার এক আর তারপর আমরা এক কাপ ময়দা নিয়ে নেব সেই ময়দাটাকেও খুব সুন্দরভাবে চেলে নেব ময়দাটা চেলে নেওয়ার পর যদি তোমরা কেউ মনে করো যে আমি চকলেট কেক বানাবো তাহলে তুমি কোকো পাউডার দিতে পারো আর যদি মনে করো যে না আমরা নর্মাল কেক খাবো তাহলে তোমার কোকো পাউডার দেওয়ার কোনো দরকার নেই এখানে কোকো পাউডার আমার ইচ্ছে মতো আমি দিলাম আমার যতটুকু মনে হয়েছে পেঁপে পাউডার দেওয়া দরকার ততটুকু দিলাম এক চামচ দিয়েছি এখানে ছোট চামচ বলে ওরকম মনে হচ্ছে কিন্তু একটা চামচ পুরো এক চামচ উঁচু উঁচু দিলে এতটুকু পরিমাণই হবে তারপর এগুলোকেও আরও ভালোভাবে মিক্স করে দেবো এবং মিক্স করার পর এর মধ্যে ছোট চামচের এক চামচ আমরা দেব বেকিং পাউডার আর বেকিং সোডা দেব এক চিমটি মতো দিয়ে ভালোভাবে মিক্স করব এবং এর সাথে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি ভিনিগার দেব ভিনিগার এক ঢাকনা আর অয়েল দেব আমরা বড় চামচের দুই চামচ দেন পুরো ব্যাটারটা ভালোভাবে মিক্স করব এবং এই ক্ষেত্রে লাস্টে মিক্স করার ক্ষেত্রে আমরা কোনোভাবেই ব্লেন্ডার দিয়ে মিক্স করব না চামচ দিয়ে মিক্স করব এবং যখন দেখবো যখন দেখবো কেকের মিক্সারটা এরকম হয়ে গেছে জলের প্রয়োজন অথবা জল অথবা দুধ দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারবে তখন আর একটু গাঢ় ভাবটাকে নর্মাল করার জন্য একটু পাতলা করার জন্য একটু জলও দিতে পারবে তোমার যদি জল দেওয়ার ইচ্ছা হয় তাহলে তোমরা জল দিতে পারবে আর যদি ইচ্ছা হয় না জল দেবো না একটু দুধ দিই তাহলে তোমরা দুধ দিতে পারবে তারপর আমি খুব সুন্দরভাবে যেই কেকের যে মোলটার মধ্যে আমি কেক বানাতে চাচ্ছি সেই মোলটায় অয়েল দিয়ে নিয়েছি আগের থেকে এরপর আমরা এই যে মিক্সচারটাকে পুরো এই মোলটার মধ্যে ঢেলে দেবো তোমাদের আর একটা কথা বলে দিই যখন আমরা এই কেকটাকে বানাবো তখন মাঝামাঝি সময়ে আমরা ওটিজিতে টাইমার দিয়ে নেব ওটিজি অথবা ওভেনে যে যেটাই করতে চাও আগে প্রি হিট দশ মিনিট আমরা করে নেব আমরা যদি ওটিজিতে করি সেক্ষেত্রে আমরা প্রি হিট করে নেব একশো আশি ডিগ্রি তাপমাত্রায় দশ মিনিটের জন্য প্রিহিট করে নেব এবং তারপর যখন আমরা কেকটা দেব ওভেনে তো সেক্ষেত্রে আমরা ওই কেকটাকে কুড়ি মিনিটের জন্য দেবো